আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যে বিজয় মিছিল করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান পেট্রোল পাম্পে গিয়ে শেষ হয় এর আগে বিকেল থেকে মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য আশিকুল্লা রফিক ও পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরে কূটনৈতিক সফলতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এতে সংশ্লিষ্ট সকলকে স্ব দপ্তরে উপস্থিত থেকে আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও প্রয়োজনীয় সামগ্রী সহ প্রস্তুত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম অতিরিক্ত police super Jasimuddin Chowdhury press club সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় উখিয়ায় পূর্ব প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হুসাইন সজীব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চলতি বছরেই চালু হতে যাচ্ছে দোহাজারি কক্সবাজার রেল যোগাযোগ ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পর্যটন উন্নয়ন ও পূর্ব পশ্চিমের যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এ রেল লাইন নির্মাণ প্রকল্প যেখানে থাকছে ঝিনুকের আদলে আইকনিক রেল স্টেশন বিস্তারিত শুনুন প্রতিবেদনে উনিশশো সালে শেষ হয় চট্টগ্রাম থেকে দোহাজারি পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ এর একাশি বছর পর দু সালে হাজারে রামু কক্সবাজার এবং ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত চুরাশি শতাংশ শেষ হয়েছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই প্রকল্পের কাজ দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় একশো এক কিলোমিটার রেললাইন নির্মাণের প্রকল্প ব্যয় ধরা হয়েছে আঠারো হাজার চৌত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা কক্সবাজার শহরের ঝিলংজার চান্দেরপাড়া এলাকায় ঝিনুকের আদলে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন আইকনিক স্টেশন এ রেলপথ জুড়ে কক্সবাজার পর্যন্ত থাকছে নয়টি স্টেশন এই রেল প্রকল্প চালু হলে যেমন বাড়বে পর্যটন সম্ভাবনা তেমনি আর্থসামাজিক উন্নয়নের ফলে যাতায়াত ও বাণিজ্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে পাশাপাশি স্থানীয়দের জীবন মানে ঘটবে ব্যাপক পরিবর্তন বললেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তেষট্টিটি জেলা থেকে মানুষজন কক্সবাজারে আসেন এবং যখনই রেললাইনটি চালু হবে তখন আমাদের যারা স্বল্প আয়ের মানুষ আছেন যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিন্তু খুব অল্প খরচে কিন্তু কক্সবাজারে তারা ভ্রমণ করতে পারবেন আমরা আশা করছি তখন কিন্তু কক্সবাজারে পর্যটকদের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এটি পর্যটন খাতে কক্সবাজার জেলার একটি বিশেষ ভূমিকা রাখবে আমি মনে করি দোহাজারি কক্সবাজার রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান প্রকল্পের মেয়াদ দু সাল হলেও দু সালেই দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শেষ হবে মেজর কাজগুলি আমাদের শেষ হয়ে যাবে এরপর হয়তো টুকটাক কিছু কাজ বাকি থাকবে সেটা হয়তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে আমরা আশাবাদী যে দু হাজার মধ্যে এটি শেষ হবে চব্বিশ পর্যন্ত আমাদের যেতে হবে না এই রেল লাইনে থাকছে উনচল্লিশটি বড় ব্রিজ একশো পঁয়তাল্লিশটি কালভার বিভিন্ন শ্রেণীর ছিয়ানব্বইটি লেভেল ক্রসিং ছাড়াও হাতি চলাচলের জন্য আন্ডারপাস ও overpass desk report Bangladesh Betar Cox's Bazar সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজেপির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতায় টেকনাফ থেকে আরও এক লাখ সত্তর হাজার পিস মালিকবিহীন ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে গতকাল রাতে টেকনাফ সাবরাং বিউপি ফাঁড়ির একটি দল গোপন সংবাদের